মতি চৌকিদার যে এত বড় অঙ্কের টাকা কোন পরিষদই এইভাবে সহযোগিতা হ্যাঁ করে এই টাকাটা আমাদের আসে সরাসরি এই আমার এই মেয়রের সাহায্য দেওয়া সাধারণ মানুষ যারা মানুষ আছে আপনাদের জন্য আরো বেশি বেশি করতে আমার লাগে না আপনাদের জন্য বেশি করতে পারি সেই দোয়া ইনশাল্লাহ বরিশালের মানুষের জন্য যেন করতে পারি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু অশোক কুমার দাস সুমি আক্তার লুকাইয়া অশোক কুমার দাস আয়সা বেগম বেগম তেইশ নম্বর আজকে আমাদের যে অসচ্ছল যারা বরিশাল সিটি কর্পোরেশনের নাগরিকরা আছেন যারা দরখাস্ত করেছেন সহযোগিতার জন্য এটি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা তিরিশ লক্ষ টাকার অনুদান দিয়েছি এক একজন পাঁচ লক্ষ থেকে পাঁচ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমরা অনুদান দিয়েছি টোটাল টোটাল আড়াইশো জনকে আমরা দিয়েছি আঠারো নম্বর ওয়ার্ড সৈয়দ জাহাঙ্গীর হোসেন পান্না